আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক আপনার কাছে একটা প্রশ্ন যে লাইলাতুল কদর রাত্রিতে অনেক মসজিদে দেখা যায় যে এবাদত করা বাদ দিয়ে আপনার মাইফে ওয়াজ করা হচ্ছে এবং খানাফিনারও আয়োজন করা হচ্ছে শাহেক এই বিষয়ে যদি আপনি কিছু যদি বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু আসসালামু আলা মাল্লা নবী বাদা যে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন মসজিদে প্রায় অধিকাংশ মসজিদে বেজর রাত্রিগুলোতে ওয়াজ মাহফিল আলোচনার মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন মসজিদে আমরা দেখতে পাচ্ছি খানাফিনার আয়োজন করা হচ্ছে হ্যাঁ অনেক খানাফিনার ধুম পড়ে যায় আসলে এগুলো শরীর সম্মত কিনা জায়জ কিনা জি খুবই সুন্দর প্রশ্ন করেছেন হ্যাঁ, জাজাকুমুল্লাহ খায়রান তো আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেই বুখারি মুসলিমের হাদিস যে তোমরা বেজর রাত্রিগুলো অর্থাৎ রামাজানের শেষ দশকে তোমরা বেজর রাত্রিগুলোতে অর্থাৎ লাইলাতুল কদর তোমরা তালাশ করো যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত্রিকে আল্লাহ রসুল বেজর রাত্রি বলেছেন আর এই বেজর রাত্রিগুলোতে আল্লাহ রসুল লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন তো আমরা এই জন্য লাইলাতুল কদর রাতগুলো আমরা তালাশ করব যেহেতু একটা রাত্রিতে লাইলাতুল কদর যাবে আর যেই কদর রাতটা হচ্ছে যেহেতু আল্লাহ বলছেন সোরা কদরে যে খয়রমিন আলফি সাহার অর্থাৎ হাজার হাজার মাস অপেক্ষা উত্তম যে আল্লাহ তালা কেন বলছেন যে খয়রুমিন আলফি সার মানে হাজার মাস অপেক্ষা উত্তম এই জন্য আমরা যদি লালাতুল কদরে আমরা যদি ইবাদতগুলো করি আমরা যদি তাসমি তাহলে জিকির আজগার কোরআন তেলাওয়াত এবং ইসলামিক বই পুস্তকের মাধ্যমে এবং বিভিন্ন দোয়া পাঠ করার মাধ্যমে এবং আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই এবং আমরা এই দোয়াটাও বেশি বেশি পাঠ করব আয়েশা রাজ্লাহ আনহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল যে আমি যদি লাইলাতুল কদর লাভ করি তাহলে আমি কি দোয়া বলবো কি আমল করব। আল্লাহ রসুল তখন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন যেটা আহম্মদ তিরমিজি ইবনু মাজা মিসকাতে দুই হাজার একানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আয়সা এটা বেশি বেশি পাঠ করবে আল্লাহ ইন্নাকা আফুবুন হেবুল হেব্বুল আফু আফু আফু আননি যে এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে কত রাত্রি অর্থাৎ শেষের দশকে তার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন যত বলবেন তত তার গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অতএব আমাদের প্রায় মসজিদ আজকে যারা এই কাজগুলো করছে এটা শরীয়ত বিরোধী কাজ কারণ লাইলাতুল কদর আল্লাহ রসুল রাত জাগতে বলছেন তিনি নিজে রাত জাগছেন তার পরিবারকে জাগাতেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আয়েশাকে বলতেন যে আয়েশা আজকে কুমোরের কাপড় তোমরা শক্ত করে বেঁধে নাও আলী রাজ্জালকে বলতেন আর অনেক সাহাবিদেরকে বলতেন যে তোমরা কোমরের কাপড়গুলো মাজার কাপড়গুলো শক্ত করে বেঁধে নাও কেন আজকে রাত রাত জাগতে হবে লাইলাতুল কদের রাত জাগতে হবে ইবাদত করতে হবে বেশি বেশি তাহলে আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়েছেন এজন অবশ্যই অবশ্যই বেশি বেশি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী লাইলাতুল কদর উদযাপন করা লাইলাতুল কদর পালন করা অতএব যে সমস্ত মসজিদে লাইলাতুল কদর ইবাদত করা বাদ দিয়ে যারা খানাপিনার আয়োজন করছেন তারা কোরআন সন্ন্যার বিরুদ্ধে বিরোধী কাজ করছেন যে সমস্ত মসজিদে ইবাদত করা বাদ দিয়ে লাইলাতুল কদর রাতগুলোতে যারা ওয়াজ মাহফিল করছেন হ্যাঁ, আলোচনা করছেন আলোচনা করার মাধ্যমে ওয়াজ করার মাধ্যমে সারা রাত কাটিয়ে দিচ্ছেন এটা শরীয়ত বিরোধী কাজ এই কাজগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝা তাফিক দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ